আমাদের শরীরের জন্য মধুর উপকারিতা এতটাই বেশি যে কোরআন এবং হাদিসও মধুর অনেক গুণাগুণ সম্পর্কে বলা হয়েছে পরবর্তীকালে বিজ্ঞানীদের দ্বারা তা সত্য বলে প্রমাণিত হয়েছে মধুকে বলা হয় বীর্রে এলাহি ও তিব্বে নববী অর্থাৎ খোদাই চিকিৎসা ও নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের বিধানের অন্তর্ভুক্ত পবিত্র কোরআনে সুরা নাহালের আয়াত উনসত্তরে আল্লাহ তালা এরশাদ করেন তার পেট থেকে বিভিন্ন রঙের পানীয় নির্গত হয় তাতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার রাসুল সাল্লাহু আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে তার বড় ধরনের কোনো রোগ হবে না রাসুল সাল্লাহু আলাইসাল্লামের কাছে কোনো এক সাহাবি তার ভাইয়ের অসুখের বিবরণ দিলে তিনি তাকে মধু পান করানোর পরামর্শ দেন দ্বিতীয় দিনও এসে আবার সাহাবি বললেন অসুখ পূর্বের ন্যায় বহাল রয়েছে তিনি আবারও একই পরামর্শ দিলেন তৃতীয় দিনও যখন সংবাদ এলো যে অসুখের কোনো পার্থক্যই হয়নি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহর উক্তি নিঃসন্দেহে সত্য তোমার ভাইয়ের পেট মিথ্যাবাদী উদ্দেশ্য এই যে ওষুধের কোনো দোষ নেই রোগীর বিশেষ মজেজার কারণে ওষুধ দ্রুত কাজ করেনি এরপর রোগীকে আবার মধুপান করানো হয় এবং সে সুস্থ হয়ে ওঠে প্রাচীন গিরিশের খেলোয়াড়রা মধু খেয়ে মাঠে নামত কারণ কি জানেন কারণ মধুতে রয়েছে উচ্চ মাত্রার ফ্রুক্টোজ ও গ্লুকোজ যা যকৃতে গ্রাইকোজেনের রিভার্স গড়ে তোলে রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কের ক্রিয়া ক্ষমতা ভালো থাকে নিয়মিত মধুপানে রোগবালাই হ্রাস পায় কেননা মধু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ঠান্ডায় মধু ভালো কাজ করে পেন্সিলভেনিয়া স্টেট কলেজের পরীক্ষায় দেখা গেছে বাজারে যত ওষুধ পাওয়া যায় তার চেয়ে অনেক বেশি কার্যকর এক চামচ মধু মধুর ভাইরাস প্রতিরোধী ক্ষমতা উচ্চ মধু হজমে সাহায্য করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী প্রাচীনকাল থেকে গ্রিস ও মিশরে ক্ষত সারায়ে মধুর ব্যবহৃত হয়ে আসছে দুই হাজার সাতে সিডনি বিশ্ববিদ্যালয়ের এক পরীক্ষায় দেখা গেছে অধিকাংশ ক্ষত ও জখমের উপশমে মধু ডাক্তারি ড্রেসিংয়ের চেয়েও বেশি কার্যকর অগ্নিদগ্ধ ত্বকের জন্য মধু খুবই উপকারী সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন সুস্থ মানুষ দিনে দুই চা চামচ মধু অনায়াসে খেতে পারেন বেশি খেতে চাইলে শর্করা জাতীয় খাদ্য যেমন ভাত রুটি আলু কমিয়ে খেতে হবে অন্যথায় মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তবে পরিমিত পরিমাণ খেলে মোটা হওয়ার ভয় নেই কয়েকটি রোগের চিকিৎসায় মধুর ব্যবহার উল্লেখ করছি চায়ের সঙ্গে মধু এবং আদার রস মিশিয়ে খেলে সর্দি সেরে যায় এক চা চামচ মধু এবং এক চা চামচ আদার রস মিশিয়ে খেয়ে দেখতে পারেন তুলসী পাতার এক চা চামচ রস ও সমপরিমাণ মধু মিশিয়ে খেলে অল্প সময়ের মধ্যেই কাশি দূর হয়ে যায় হালকা গরম পানির সাথে মধু মিশিয়ে গড়গড়া করলে গায়কদের গলার স্বর বৃদ্ধি পায় অনেকের মতে এটা টনিকের মতো কাজ করে কুল বা বড়ি গাছের সাল চূর্ণের সঙ্গে মধু মিশিয়ে খেলে আমাশয় ভালো হয় শরীরের বাইরের কোনো অংশের ক্ষততে মধুর প্রলেপ লাগালে অনেক সময় মলমের চেয়েও বেশি উপকার পাওয়া যায় পানিতে অল্প মধু মিশিয়ে খেলে পাকস্থলীর ক্ষত সারে যারা খুব মোটা হচ্ছেন তাদের মেয়াদ কমানোর জন্য মধুর সঙ্গে সামান্য পরিমাণ পানি মিশিয়ে খেলে সুফল পাওয়া যায় দুর্বল শিশুকে এক ফোঁটা মধু দুধের সঙ্গে মিশিয়ে দিনে দুবার খাওয়ালে তার স্বাস্থ্য ভালো হয় ও শক্তি লাভ করে মধুর সঙ্গে গুড়ের রস মিশিয়ে খেলে বমি বন্ধ হয়ে যায় শিশুদের দৈহিক গঠন রুচি বৃদ্ধি ওজন বৃদ্ধি ও পেট ভালো রাখার জন্য প্রত্যহ এক চা চামচ মধু গরম দুধ ও গরম পানির সঙ্গে নাস্তা ও রাতের খাবারের সঙ্গে দিতে পারেন যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন